আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়ে মেরে জন্য ফাতর উৎস যাতে ছিল শূন্য শত তোন শয়েছ তুমি শত তোন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি একজন সুইডিস কার্টুনিস আমার নবীজিকে ব্যঙ্গ করেছিল এটা টু থাউজেন্ড সেভেনে একটা কুকুরের ছবি এঁকে ওই কুকুরের দেহের মধ্যে আমার নবীজির ছবি অঙ্কন করে সে স্কেচ করেছিল আমার নবীকে নিয়ে কুকুরের সাথে তুলনা করেছিল আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল আওয়াজ দিয়ে বল নওয়াজ দুই সালের কথা সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় উঠেছিল পৃথিবীর মানুষ চোখের পানি পেলে কেঁদেছিল যিনি মানবতাকে মুক্তি দিয়েছেন সমাজ থেকে অন্যায় অবিচারকে দূরীভূত করেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন নারীকে নারীর অধিকার দিয়েছেন বাবাকে বাবার অধিকার দিয়েছেন সন্তানকে সন্তানের অধিকার দিয়েছেন যিনি শান্তি প্রতিষ্ঠা করে নজির স্থাপন করেছেন ওই মহামানবকে কুকুরের সাথে তুলনা করা হয়েছিল সত্যিকারের আশাকে রসুল্লাহ খেয়েছিল চোখের পানি পেলেছিল আল্লাহকে আল্লাহকে দরখাস্ত করেছিল ভাইর আমার বন্ধুরা আমার সারা পৃথিবীতে মুসলমানের আন্দোলনের মুখে সুইডেন সরকার ও কার্টুন স্কেম সুইডেন সরকার লাস বিলসকে সরকারে নিরাপত্তা দিল সরকারে বাসভবন দিল বুলেট প্রুফ গাড়ি দিল তার সাথে দুইজন দুইজন সেনা অফিসার দিল তার নিরাপত্তার জন্য যাতে তাকে কোনো আশেখ রসুল আমার রাসুলের উপর ভালোবাসার প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেন তার উপরে কেউ আক্রমণ করতে না পারে তার জন্য সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল সবচেয়ে দামি গাড়ি নিরাপত্তা দানকারী গাড়ি বুলেট প্রুফ দিয়েছিল অস্ত্র দিয়েছিল এবং সেই সর্বদা সরকারি মনিটনিকে চলাফেরা করত সুইডেনের মার্কারাইডের কাছে স্তুক্ষঞ্চের দক্ষিণ দিকে যাত্রা করছিল হঠাৎ তার ওই বুলেট প্রুফ গাড়ির চাকা বাস্ট হয়ে সে বিপরীত মুখে চলে গেল বিপরীত মুখে চলে গিয়ে একটি বোঝাই একটি বড় কার্গো ট্রাকের চাকার নিচে সে ঢুকে গিয়েছিল সাথে সাথে দাক্ষা লেগে দুটা গাড়িতে আগুন লেগে গিয়েছিল আগুন লেগে আমার নবীকে যে ব্যঙ্গ করেছে সরকারের নিরাপত্তার মধ্যে রয়েছে বলে পুরুষ গাড়ি নিয়ে চলাফেরা করে দুইজন সেনা অফিসার নিয়ে চলাফেরা করে ওই লোক ওই গাড়ির মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধুর আমার বাইর আমার আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন তার শাস্তির নিজের হাতে নিয়ে নিয়েছিলেন জুরু বলুন নজমিল্লা সুইডেনের পত্রিকার মধ্যে লিখছে সে অনেকবার হামলার শিকার হয়েছে কিন্তু সে বেঁচে গিয়েছে আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করেছেন রক্ষা করে তার বিচারের সেই দায়িত্বটা আল্লাহ ভাবে নিয়ে গিয়েছিলেন জোর বলুন সুবাহান আল্লাহ আর না হয়তো সেই এত নিরাপত্তার ভিতরে থেকেও তার দেহরক্ষী সহ ওই দুইজন সেনা অফিসার সহ তারা ওই আগুনে পুরে ছাই হয়ে গেছে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ইসলামকে অবমাননা করে আমার নবীকে অবমাননা করে তারা পৃথিবীতে খ্রিস্টান দুনিয়ায় আমেরিকা লন্ডন ব্রিটেনে যারা ইসলামকে ভালোবাসে না ইসলামকে ঘিনার চোখে দেখে তাদেরকে খুশি করার জন্য আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে দুনিয়ার সামান্য সুযোগ লাভ করার জন্য দুনিয়ার এই সামান্যতম শান্তি লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিলেন বিশ্ববাসীকে যারা আমার নবীর সাথে বিয়াদবি করবে যারা কোরআন অবমাননা করবে যারা নামাজি বান্দাদেরকে নিয়ে যারা টাট্টা বিদ্রোহ করবে যারা আল্লাহওয়ালা আল্লাহর অলিদেরকে আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেবে তাদের এভাবে আল্লাহ রব্বুল আলমিন নির্মমভাবে শাস্তি প্রদান করেন জোরে বলুন সারা পৃথিবী নেট দুনিয়া তুলপাক এত নিরাপত্তার ভিতরে সেই কার্টুনিস্ট কিভাবে মৃত্যুবরণ করলো সেখানে কোনো জঙ্গির হাত রয়েছে কিনা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে ট্রাক ওই গাড়িকে আক্রমণ করেছে যে ট্রাকের নিচে তার প্রাইভেট গাড়িটি ঢুকে গিয়ে সে মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলমিন ওই ট্রাকের ড্রাইভারকে বাঁচিয়ে দিয়েছেন জোরবর মুসলমান যদি ওই ট্রাকের ড্রাইভার যদি মারা যেত তাহলে আমার মনে হয় এটাকে জঙ্গি হামলা রূপ দিয়ে সুইডেনের মধ্যে শত শত হাজার হাজার মুসলমানকে এই সপ্তাহের ভিতরে হত্যা করে ফেলতো ঠিক কিনা বলুন আল্লাহ বলেন ওমাকারু কার আল্লাহ তোমরা ইসলাম নিয়ে দুঃখবাজি করো আল্লাহ তোমাদেরকে নিয়ে খেলে জোর বলুন না সুবাহান আল্লাহ এটা আল্লাহর অশেষ আল্লাহর খুব সূক্ষ্ম কুদরতি শাস্তি এটা ছাড়া আমি আর কিছুই দেখি না আজকে এই কার্টুনিস্টের মৃত্যু নিয়ে যারা গবেষণা করছে যারা ইনভেস্টিগেশন করছে যারা তদন্ত করছে আমি তোমাদেরকে পবিত্র কোরআনে সে আয়াত শুনে দিয়ে আমি চ্যালেঞ্জ করতে চাই এই ব্যঙ্গকারী আমার নবীর অবমাননাকারীর মৃত্যু নিয়ে তোমরা জীবন শেষ করে তোমাদের কোনো লাভ হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরাই ফাতাহার সাত নম্বর আয়াত বলেন ওয়ালিল্লাহিম জুনুদুস والأرض وكان الله عزيزا حكيما আল্লাহ বলেন এই ভূমণ্ডল নভূমণ্ডলে যত সৈন্যবাহিনী রয়েছে আমাদের দৃষ্টির অগোচর থেকে আল্লাহর সৈন্যবাহিনীর দায়িত্ব পালন করে অসংখ্য সৈন্যবাহিনী আসমান আর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নিয়োজিত রেখেছেন জোর বলুন সোহান আল্লাহ সুতরাং তোমাদের কার্টুনিস্ট আল্লাহর সৈন্যদের হারে গ্রেপ্তার হয়ে গেছে গবেষণা করে কোনো লাভ হবে না তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো আমার নবীকে অবমাননা করে আমার নবীকে কুকুরের সাথে তুলনা করে তোমরা এই পৃথিবীতে বেশি দিন এই পৃথিবী বুক করতে পারবে না ঠিক কিনা বলুন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পৃথিবীর একজন সংখ্যগরিষ্ঠ মুসলমানদের একজন প্রফেটকে তুমি কিভাবে এভাবে কুকুরের সাথে তুলনা করতে পেরেছ সে বলেছিল যে আমরা সুইডিশরা আমরা কুকুরকে বেশি ভালোবাসি জোর বলুন নওয়াজ কাকে ভালোবাসে দেখেন না কুকুর নিয়ে ঘুমাই কাকে নিয়ে ঘুমাই কুকুর নিয়ে ঘুমাই কাঁধে কুকুর তাদের লেপের ভিতরে কুকুর তাদের বেডরুমে কুকুর আমরা কুকুরকে বেশি ভালোবাসি আর মুসলমানেরা তাদের পকেটকে বেশি লাইক করে এই জন্য আমাদের কুকুরকে মর্যাদা দেওয়ার জন্য আমি ওই ব্যঙ্গচিত্রটা এঁকেছি জোরো বলুন নওয়াজবিল্লা কত বড় নিকৃষ্টতম ইতিহাসের কত বর্বর এই জাতিগুলো আজকে আমরা অনেকেই বিভিন্ন নামি দামি স্কুলে পড়াচ্ছি আমাদের ছেলেরা কার্টুন লিখে কুকুর আঁকে বিড়াল আঁকে ঠিক কিনা বলুন আমরা তো অনেক খুশি হয়ে যাই বাহ আমার ছেলে কুকুর এঁকেছে দেখেন না আজকে এই রায় আমার নবীকে ব্যঙ্গ করেছে একটা আল্লাহ লিখতে পারো না এক বিসমিল্লা লিখতে পারে না এই কুকুর এঁকেছে সেই গরু এঁকেছে কাউ এঁকেছে কাউ এলিপেন্ট এঁকেছে আর মা বাবা কত খুশি আমার ছেলে কত মেধাবী আঁকতে পারে পৃথিবীতে আর্টিস্ট হবে শিল্পী হবে জোরে বলুন নজবিল্লা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনার ছেলে কি করছে কোন দিকে হাঁটছে তার ভবিষ্যৎ কি তার ফিউচার কি বাইর আমার বন্ধুর আমার যিনি মানবতাকে মুক্তি দিয়েছেন পৃথিবীতে এমন বিরল ইতিহাস রচনা করেছেন আমার নবীজি আমার নবীজি এমন শান্তি স্থাপন করেছিলেন মদিনার তেরো বছর জিন্দেগিতে ইসলাম স্টেট কায়েম করেছেন মক্কা এবং মদিনা সহ পৃথিবীতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট সমাজ পৃথিবীকে উপহার দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন সুরাই নুনে সানাসিমু আলাল খরতুম ওলিদ বিন মগিরাব আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করন নবীর দোষ মানুষের কাছে বর্ণনা করল কেমতের ময়দানে আমি তোমার নাকে আমি একটা হাতির মতো নাসিকা লাগিয়ে দিব হাতির মতো হত হাতির সব লম্বা নাক কেমতের ময়দানে তোমার নাকটা আমি অনেক লম্বা করে দিয়ে পৃথিবীকে আমি দেখিয়ে দিব পৃথিবীবাসীকে দেখিয়ে দিব তুমি আমার নবীকে কষ্ট দিয়েছ আমার নবীকে গাল মন্দ করেছ ভালো কাজে বাঁধা দিয়েছ কেয়ামতের ময়দানে তোমাকে হাতির মতো দেখা যাবে এই জন্য এই আমরা কি রহমতওয়ালা নবী পেয়েছি কি আল্লাহ প্রেমিক এবং মানব প্রেমিক কেমন আমরা দয়ালু নবী পেয়েছি আল্লাহ রব্বুল আলমী এই মাসে এই নবীজিকে আমাদেরকে দান করেছিলেন জোর বলুন না সুবাহান আল্লাহ এই নবীকে আমরা কেউ দেখেছি আমরা কেউ দেখি নাই তারপরেও আমাদের নবীজিকে আমাদের নিজের জানের চাইতেও আমাদের ছেলে সন্তানের চাইতেও আমার নবীজিকে আমরা বেশি ভালোবাসি আওয়াজ দিয়ে বলুন সুলহান আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের বাসে তোমার ছবি বাসে মনেরই বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়ে মেরে জন্য ফাতর অবশ্য যাতে ছিল শূন্য শত তোন সয়েছ তুমি শত তোন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনেরই বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি জোর বললাম একবার আমরা নবীজিকে না দেখেও কোরআন এবং হাদিস আমাদের নবীর যে পরিচয় পেয়েছি অতটুকুতে আমাদের মনের এই ক্যানভাসে আমরা শুধু নবীর ছবি দেখি জোর বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত নবীর সর্ব উচ্চ ভালোবাসা নিয়ে এ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ এবং আমার রসুলকে আমাদের জীবনের প্রতিটি কদমে কদমে পদক্ষেপে অনুসরণ করে ইহকালীন পরকালীন কল্যাণ লাভ করার তৌফিক দান করুন